হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রোবট এসএম টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্টের মাধ্যমে অ্যামাজন থেকে টাকা ইনকাম করবেন আপনারা অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না কিভাবে অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্টে কাজ করবেন কিভাবে অ্যাকাউন্ট খুললে আপনাদের সরাসরি অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট থেকে ইনকাম করা যাবে এই সকল ধারণার প্রশ্নের সমাধান আজকের এই ভিডিওটি তো আমি ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই যে আপনারা কেউ ভিডিওটি কোথাও স্কিপ করবেন না আর আমার চ্যানেলে আজকে পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট দ্বারা আপনারা ইনকাম করতে পারবেন আর ওই টাকাটা উত্তোলন করতে পারবেন পাইনরে আপনারা যারা চিন্তা করতেছেন যে অনলাইনে কাজ করব কোন কাজটি করলে ভালো হবে বা আমি তো অ্যামাজনে এক্সপার্ট কিন্তু অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্টটা যদি খুলতে পারতাম তাহলে অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্টে আমি নিজেই কাজ করতে পারতাম তো বন্ধুগণ আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে একটা সম্পূর্ণ অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো তাও আবার বাংলাদেশ থেকে তো ভিডিওটি আপনারা কেউ কোথাও কাটবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোথাও স্কিপ করবেন না আপনাদের কাছে অনুরোধ রইল তো ভিডিওটি শুরু করার আগে আমি একটি কথা বলতে চাই আপনারা যারা এখন পর্যন্ত robot S M technical YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চাপ দিয়ে দেবেন যাতে করে এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন আর আমার চ্যানেলে দেখেন ইতিপূর্বে অনেক ভিডিও আপলোড করা আছে যারা গুগল ভয়েসের কাজ করেন তারা ভিডিওগুলো দেখতে পারেন তো বন্ধুগণ কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আপনারা কিভাবে নিজেরাই অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেখান থেকে ইনকাম করবেন তো চলে আসলাম আমাদের পিসির ক্রোম ব্রাউজারে এখানে আসার পরে আপনারা সার্চ দিবেন অ্যামাজন ডট কম লিখে তো আমি এই জায়গায় অ্যামাজন ডট কম লিখে সার্চ দেওয়ার পরে আমাদের অ্যামাজনের যে মূল পেজটা রয়েছে আমাদেরকে সেখানে নিয়ে গেছে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন এখানে দেখেন মেক মানি উইথ আস এখানে দেখেন মেক মানি উইথ আস এই লেখাটা যেখানে আছে আপনারা সেখান থেকে বিকাম অ্যান অ্যাফিলিয়েট এই জায়গায় একটা ক্লিক করে দেবেন বিকাম অ্যান অ্যাফিলিয়েটে ক্লিক করার পর আমাদের সামনে সাইন আপ অপশনটা চলে আসবে আমরা সাইন আপে ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে নিচে আছে ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে ফার্স্ট নেম ইমেইল পাসওয়ার্ড তো আমি আমার ফার্স্ট নেম দিচ্ছি সুজন শাহ ফার্স্ট নেম সুজন শাহ একটা ভ্যালিড ইমেইল দেবেন পাসওয়ার্ড অবশ্যই পাসওয়ার্ডটি সিক্স ক্যারেক্টার মানে ছয় ক্যারেক্টারের উপরে একটা পাসওয়ার্ড চয়েস করবেন আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম এখানে দেখেন password must be at least six character তারপরে আপনারা ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তো ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমি যে মেইলটা এখানে দিয়েছিলাম সেই মেইলটাতে একটা কোড পাঠানো হয়েছে অ্যামাজন থেকে ওই কোডটা আমাকে এখানে দিতে হবে তো আমি জিমেল থেকে কোডটা নিয়ে আসি ওটিপিটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে তো আমি এখান থেকে আমার যে আমাজন ষাট তেইশ একানব্বই তো আমি এখানে ক্লিক করে দিই ষাট তেইশ একানব্বই দেওয়ার পরে ক্রিয়েট ইয়োর অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম একটু সময় নেবে আর আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট ফেলি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম যে ইন্টারফেসটা চলে আসলো আমাদের সামনে সেটা এখানে চাচ্ছে পে নাম address line address line two address line three তো আমি পে নাম যেহেতু আমি আমার নামটা দিয়েছিলাম এখানে সুজন শাহ তো আমি এই ক্ষেত্রে এই জায়গার নামটা দিব সুজন শাহ সুজন শাহ এখানে আপনাদের যে যার অ্যাড্রেস সেইটা পূরণ করে দেবেন এখানে আমি আমার অ্যাড্রেসটা ফিল আপ করে দিচ্ছি কান্ট্রিটা সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে সুজন শাহ দিয়ে দিলাম অ্যাড্রেস লাইনটা আমি দিয়ে দিলাম আমার যে অ্যাড্রেস লাইন ওয়ান তারপর আমি অ্যাড্রেস লাইন টুটা পূরণ করে দিয়ে দিলাম অ্যাড্রেস লাইন থ্রিটা পূরণ করে দিলাম এখানে যে অংশটাতে আপনাদের স্টার চিহ্ন আছে ওইটা পূরণ করতে হবে তো সিটিটা এখান থেকে রাংপুর আমি যেহেতু রাংপুরের আমি রাংপুর দিয়ে দিলাম তো এখানে আমাকে নিচে একটু স্ক্রু করে আসতে হবে এসে আমার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু বাংলাদেশ থেকে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে খুলতেছি তো আমার বাংলাদেশ সিলেক্ট করতে হবে বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে দিলাম বাংলাদেশ সিলেক্ট করে দেখতে পাচ্ছেন zip or postal code zip আর পোস্টাল কোড হচ্ছে আমাদের পোস্ট কোড যেটা আছে সেইটা আর যেহেতু রামপুর এখান থেকে আমি সিটি দিয়েছি রংপুর এখানে জিপার পোস্টার কোড তারপর আপনার কান্ট্রি একটা ফোন নাম্বার দিতে হবে তো আমি এই জায়গায় আমার রংপুর সিটিটা বসাই দিলাম আমার যেহেতু বাউন্নশো সাইট আমি ওটা দিয়ে দিলাম এখানে আমাদের কান্ট্রির যে ফোন নাম্বার কোড আছে প্লাস এইট এইট জিরো ওইটা আমাদেরকে এখানে বসাইতে হবে দেওয়ার পর আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম এখানে আমি একটা ফোন নাম্বার দেব আমার ফোন নাম্বারটা আমি এখানে বসাই দিলাম তারপর দেখতেছেন who is the main contact for this account তো আপনারা যদি অন্য কেউ হয়ে থাকে তো অন্য কেউ দিয়ে দেবেন আমি যেহেতু এখানে আমার নিজের তো সেক্ষেত্রে আমি এক নাম্বারটাই সিলেক্ট করে দিলাম এখানে শূন্যটা অতিরিক্ত তো এইভাবে ফর্মটা ফুললি ফিল আপ করার পর আমি এখান থেকে নেক্সট করে দেব নেক্সট করার পর দেখতে পাচ্ছেন ইন্টারিয়র ওয়েবসাইট অথবা আপনাকে দিতে হবে enter your mobile apps URL তো আমার যেহেতু একটা ওয়েবসাইট আছে ইউটিউব চ্যানেল আছে তো আমি সেই ক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো ইউটিউব চ্যানেল লিঙ্কটা এখান থেকে কপি করে নিয়ে ওই জায়গায় পেস্ট করে দিলাম আপনারা ফুললি ফর্মটা আগে পড়ে নেবেন সম্পূর্ণটা পড়ে নেবেন নেওয়ার পরে আপনারা ফর্মটা ফিল আপ করবেন তাহলে আপনাদের সুবিধা হবে তো এখান থেকে আমি ইউটিউব চ্যানেলের লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে এই জায়গায় আমি অ্যাড করে দেবো দেওয়ার পরে নিচে কিন্তু দেখতে পাচ্ছেন নেক্সট আসছে তারপরেও আমি একবার প্রিভিয়াসে ক্লিক করে দেখব যে আমার সব কিছু ইনফরমেশনটা ঠিক আছে কি না অবশ্যই আপনাকে মাস্ট বি ইনফরমেশনটা সব যা ইনফরমেশন দেবেন সব কিছু ঠিক রাখতে হবে আর এই পাশে যে অ্যাপসটা দেখতেছেন আপনাদেরকে আমি আগেই বলে দিয়েছি দেখেন ইন্টারিয়র ওয়েবসাইট এখানে আপনার একটা স্টার চিহ্ন আছে যেটা লালমার্ক তো আমি এটা পিডিভিএসটা একবার চেক করে দেখি যে আমার সব কিছু ঠিক আছে কি না দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসটা সব কিছু ঠিক আছে আমি এখানে সিলেক্ট করে দিলাম করে একটা নেক্সট করে দেবো এটা নেক্সট হওয়ার পর আবার আমি আমার ইউটিউবের চ্যানেল লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম এখান থেকে নেক্সট করে দিলাম দেখেন নেক্সট প্রজার সাথে বলতেছে যে আপনার এই ইউটিউব চ্যানেলে কি কোনো অ্যাডাল্ট অথবা কোনো ভয়ঙ্কর কিছু আছে কি না শো হয় কি না তো সেক্ষেত্রে আমার যেহেতু ইউটিউব চ্যানেল টেক রিলেটেড এখানে অ্যাডাল্ট কোনো কিছুই নেই আমি এখানে নো করে দেব আপনারা অবশ্যই যারা ইউটিউব চ্যানেল দিয়ে খুলবেন অবশ্যই তারা নো করে দেবেন আপনারা এই জায়গাটা একটু ভালো করে করে নেবেন নো করে দেওয়ার পর আমি কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দুইটা স্টেপ আমার কমপ্লিট হয়েছে এখানে এই যে এই জায়গা আপনারা দেখেন what is your different associate store ID তো এই জায়গাটা অনেকে ভুল করেন যে ভাইয়া আসলে আমরা এটা কী দেবো আতঙ্কের মধ্যে থাকেন এখানে কোনো সমস্যা নেই আপনাদের জাস্ট আপনারা যে লিঙ্ক একটা ক্রিয়েট করতে যাচ্ছেন সেই লিঙ্কটা কীভাবে ক্রিয়েট করবেন সেইটা আর কি আপনারা এখানে দেবেন তো আমি এখানে দিলাম রোবট এস এম ব্যাস আমার ওয়েবসাইটটা নিচে আছে তো আপনাকে এখানে আপনার ওয়েবসাইট সম্বন্ধে ভিসার লাইন ডিটেলস লিখতে হবে তো আমি লিখলাম ইউটিউবার মাই ইউটিউব পাঁচশো সাবস্ক্রাইবার তো আপনাদের মন মতো আপনারা এখানে আপনাদের ইউটিউবে যত সাবস্ক্রাইবার আছে আপনাদের ইউটিউবের ফলোয়ার কত ভিউয়ার্স কত সব কিছু এখানে বসাই দেবেন তাহলে আপনাদের যে আপনার আপনাদের যে ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপস ওইটা নিয়ে ওইটার সম্বন্ধে কিছু একটা বলতে হবে আপনাকে এখানে নোটিফাই তাদেরকে করতে হবে যে আমাদের আমার কাছে এত এত ইউটিউব এত এত সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেল আছে আর যেটার ভিউয়ার্স এত যেটা বাংলাদেশের জন্য পপুলার আপনারা এইভাবে কান্ট্রিটা সিলেক্ট করে দিয়ে আপনারা এটা লেখা এখানে দিতে পারেন তো আমি আমার এখানে সব কিছু লিখে দিচ্ছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না এতক্ষণ যা দেখছেন তার দুইটা স্টেপ হয়েছে আজ আজকে আমরা ফুললি চারটা স্টেপই দেখব সমস্যা নেই তারপরে দেখেন এই জায়গার থেকে আপনাকে which of the following topic best describe your website or mobile apps আচ্ছা এখানে আপনার বলতেছে যে আপনার ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপসটি কোন বিষয়ে যে ক্ষেত্রে আসবে আমার একটা robot S M technical YouTube channel সেক্ষেত্রে আমি কী করব computer technology computer software technology আমি এটাই ইউজ করব তো আমি এখান থেকে কম্পিউটার সফটওয়্যার টেকনোলজি ওইটা ব্যবহার করব তো আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিলাম এই তো আমার যেহেতু টেকনোলজি বেস ইউটিউব চ্যানেল তো আমি টেকনোলজি সিলেক্ট করে দিলাম তার নিচে দেখেন আপনারা hot time hot type of Amazon item do you মানে লিস্টেড ওয়েবসাইট আর মোবাইল অ্যাপস তো এখান থেকে আপনারা সব কটাই সিলেক্ট করে দেবেন কারণ আপনাকে কখন কোনটা বিক্রি করতে হয় এটা তো আর আপনি জানতে পারতেছেন না বা আমিও বলতে পারতেছি না যার কারণে আপনার সফটওয়্যারটা সিলেক্ট করে দেওয়া উচিত এখানে দেখেন what type are your website or mobile apps আপনার ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপসটা কোন বিষয়ে তো আপনি এখান থেকে আপনার যে ওয়েবসাইটটা যে বিষয়ে সেটা সিলেক্ট করে দিতে পারেন অবশ্যই ফর্মটা পূরণ করার আগে আপনি কী করবেন পড়বেন ভালো করে আপনারা এখানে প্রোডাক্ট ক্যাটাগরির ক্ষেত্রে আপনারা সব কিছুই দিয়ে দিবেন আর এখানে মোবাইল অ্যাপস এই জায়গার ক্ষেত্রে আপনার যেটা সেটা আপনি দিয়ে দিবেন আমি দিলাম content or nice view website তো এখান থেকে আপনি ইচ্ছেগুলো আরও সিলেক্ট করতে পারেন কিন্তু আমি করলাম না আপনাকে বলতেছে যে do you drive traffic to your website আপনি কীভাবে আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসেন তো আমার যেহেতু ইউটিউব চ্যানেল তো সোশ্যাল নেটওয়ার্কস এসিও তো আমার ডিসপ্লে অ্যাডভার্সিং তো আপনার ডিসপ্লে এসিও আমরা এই আমার যেহেতু এটা ইউটিউব চ্যানেল ইমেলের মাধ্যমে আসতে পারে বা চাইলে দিয়ে দিতে পারেন আমি দিলাম না আপনাদেরকে বলতেছি অবশ্যই যেগুলোর পাশে স্টার লাল হয়ে আছে যে মানে স্টারগুলোকে লাল বিপদ সংকেত দ্বারা চিহ্নিত করা হয়েছে ওইগুলো আপনাকে মাস্ট বি পূরণ করতে হবে ওইগুলো সেরে যদি যান তাহলে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন না আর ভিডিওটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন এবং অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অবশ্যই আপনি সম্পূর্ণ পেজটা পড়ে নেবেন যাতে করে আপনার কোথাও ভুল না হয় তো আমার চ্যানেলে কিভাবে গ্রো করি বা ট্রাফিকের জন্য এখানে লঞ্চ করাই বা কিভাবে সার্ভিস দিই সেটা হচ্ছে আমার চ্যানেলটা আমি দিই ডিসপ্লে অ্যাড্রেস দিন এখান থেকে দিলাম আপনি যে অ্যামাজন থেকে লিঙ্কটা নেবেন এই লিঙ্কটা কিভাবে নেবেন এটার জন্য এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি অপশন তো আপনি এই লিঙ্কটা কিভাবে ইউজ করতে যাচ্ছেন তো আমি এখান থেকে আদার্স সিলেক্ট করে দেব এই কারণে আমি আদার্স সিলেক্ট করে দেবো এল এডিটর এসব একটু হার্ড তো আপনারা আপনাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা অবশ্যই আদার্স সিলেক্ট করে দেবেন অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনারা মাসে প্রতি মাসে মোটামুটি একটা ইনকাম করতে পারবেন তো এখানে আপনার ইউটিউব চ্যানেল অথবা ওয়েবসাইটের ভিজিটর কত আমার এখানে প্রতি মাসে ওয়েবসাইটের ভিজিটর পাঁচ থেকে পঞ্চাশ হাজার তো আমি এখান থেকে পাঁচ থেকে পঞ্চাশ হাজার সিলেক্ট করে দিলাম এখানে আমার ইউটিউব চ্যানেলের ভিউ যেহেতু মাসে পাঁচ থেকে পঞ্চাশ হাজার এর মধ্যেই হয় তাহলে আমি এখান থেকে পাঁচ থেকে পঞ্চাশ হাজার দেবো আপনাদের যদি পঞ্চাশ থেকে পাঁচ লাখ হয়ে থাকে তা আপনারা পঞ্চাশ থেকে পাঁচ লাখ দিয়ে দিবেন তো আপনার এই অ্যাসোসিয়েট প্রোগ্রামিং জয়েনিংটা আপনারা কিভাবে করতেছেন কার মাধ্যমে নোটিফাই হইলেন সেটা দিয়ে দিবেন আমি এখান থেকে আদার্সে দিয়ে দিয়ে দিতে পারেন তো সাইডে দিয়ে দিতে পারেন যে কোনো সাইট তো আমি এখান থেকে আদার্সে দিয়ে দিলাম আপনারা যদি মনিটাইজ করতেছেন আপনাদের চ্যানেলটা কী জন্য ঢুকতেছেন তো মনিটাইজের জন্য দিয়ে দিবেন এখান থেকে আপনারা নিচে একটু স্ক্রল করে আসবেন আসার পরে ক্যাটসারটা পূরণ করে দিতে হবে আপনাদেরকে আপনারা অবশ্যই ক্যাপচারটা পূরণ করে দেবেন এবং পূরণ করার আগে ওনাদের যে দিক নির্দেশনা আছে আপনারা অবশ্যই পড়ে নেবেন এখানে আমি পূরণ করে দিই Y four N C six six H এই জায়গায় অপারেটিং অ্যাগ্রিমেন্ট আপনারা এই অ্যাগ্রিমেন্টটা কি সম্পূর্ণ পড়ছে যার কারণে আপনি অ্যাগ্রি আছেন এইটাতে আপনি ক্লিক করে দেওয়ার পরে ফিনিশ দিয়ে দেবেন ফিনিশ দেওয়ার পরে দেখছেন congrats Sujan Shah thank you for applying to Amazon dot com associate program your ID আমরা এখান থেকে যে আমার অ্যামাজন আইডিটা আছে এটা আপনারা আপনাদের যে অ্যামাজন আইডিটা থাকবে এটা আপনারা কপি করে নেবেন তো এরপরে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে আমাদেরকে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে আপনারা যারা এখান থেকে পেমেন্ট মেথড অ্যাড করতে চান সরাসরি নাওয়ে ক্লিক দেবেন আমি যেহেতু অ্যাড করব না লেটারে ক্লিক দেব enter your payment and tax information এই জায়গাটা আপনারা যদি কেউ অ্যাড করতে চান তাহলে নাও এ ক্লিক দেবেন দেখেন লেটারের পাশে নাও আছে নাও এ ক্লিক দিয়ে নেবেন আমি যেহেতু অ্যাড করব না সেক্ষেত্রে আমি লেটারে ক্লিক দেব আর আপনাদের যদি কারো enter your payment and tax information এই ইনফরমেশনটা অ্যাড করার জন্য ভিডিও লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন আর আপনারা কীভাবে পাইনোর অ্যাকাউন্ট খুলবেন তার আমি মেথডটা দিয়ে দেব কোনো সমস্যা নাই আর আপনাদের কাছে আমি আবারও বলতেছি আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়ে আজকে পাঁচশো সাবস্ক্রাইবার পর্যন্ত পৌঁছাইছেন তো এইভাবে আপনারা সবাই পাশে থাকেন ইনশাল্লাহ আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর আপনারা অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্টের মাধ্যমে ইনকাম শুরু করে দিন বসে না থেকে এই ছিল আজকের আমাদের Amazon associate account created video দেখতে পাচ্ছেন এখানে আমার নোটিস ইম্পর্টেন্ট নোটিস একটা দেওয়া হয়েছে আমাকে যে আপনার এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করা নিয়ে অবশ্যই আপনি পেমেন্ট মেথডটা অ্যাড করে নেবেন আর এখান থেকে আপনারা যদি প্রোডাক্ট লিঙ্ক পেতে চান সাইট স্ট্রাইপে যাবেন সাইট স্ট্রাইপে যাওয়ার পরে প্রোডাক্ট লিঙ্ক পেয়ে যাবেন এখানে ফুল ডিটেলসটা ওনারা বলে দিয়েছে আপনারা একটু সময় করে পড়বেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ